প্রথমে অলরেডি দেখে ফেলেছো এটা আবার পুনরায় মেক করে দেখব তো এই ম্যাজিক ভিডিওর যদি সাউন্ড পেতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক আছে ডাউনলোড করে ফেলো এবং এই ম্যাজিকটি কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে মেক করব অ্যাপ্লিকেশনে যদি এপিকে মোড চাও ডিসক্রিপশানে আছে চেক করে নাও দেন এবার তোমরা আমার মতো এরকম করে ভিডিও শ্যুট করে নেবে সো এখানে তোমাদের বলে রাখি যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওটা পুরো দেখতে থাকো যদি ভালো লাগে লাইক দিবে অ্যান্ড ভালো না লাগলে ডিসলাইক সো ভিডিও শ্যুট করা হয়ে গেল এইখানে তোমাদের এবার চলে যাবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে যাওয়ার পর প্লাস অপশানে চাপ দিয়ে তোমাদের ভিডিওটি সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দেবে দেন এবার তোমাদের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হবে এখানে দেখো এইখানেও কাট চাট একটু ভালো মতো করতে হবে সো এখানে যখন তোমরা হলো শার্টটি ঢেল দিবে তারপরে অন্য জায়গায় যে যে থামবে তার একটু আগেই কেটে দেয় কাট চাট একটু ভালো করে করতে হবে কাট চাট ভালো করে করবে তোমরা দেখো আমি কিভাবে করছি আবার যখন ওইখানে কাট চাট হয়ে গেলে ওই পাশে থেকে যখন আবার ঢেল মারবে ও অন্যদিকে অন্যদিকে মারার আগে যখন ছাটটি ওইখানে যে পৌঁছাবে তার একটু আগে কেটে নিবে দেন আবারও সে একইভাবে তোমরা স্ক্রিনে দেখো একইভাবে সবগুলা করতে হবে সো সবগুলা করার পর এইবার সো ভালো মতো দেখো কাঠ চাট কীভাবে করি সেগুলো তোমরা ভালো মতো দেখে করে ফেলো দেন এইবার তোমাদের সম্পূর্ণ কাটচাট হয়ে গেল এবার তোমরা কি করবে প্রথমে যে তিনটা খণ্ড হয়েছে এই তিনটা খণ্ডর এই জায়গায় তোমরা এলো প্রথমটার উপর চাপ দিয়ে ওপরে থ্রি ডট মেনুতে দেখতে পারবে ডুপ্লিকেট সো ডুপ্লিকেট করে এবার এটাকে চাপ দিয়ে একদম শেষে এক লেয়ার আগে শেষে আনবে পথে দ্বিতীয়টা সে একইভাবে লেয়ারের শেষে আনবে চাপ দিয়ে ধরে এবং তৃতীয়টাও সে একইভাবে করবে এভাবে তাহলে দুই হয়ে যাবে সো এভাবেই করবে তাহলে হয়ে যাবে দেন এবার তোমরা ভিডিওটা চালু করে দেখতে পারো সো আমি দেখাচ্ছি এই জায়গা থেকে চালু করলে অবশ্যই আমার মোবাইলটা একটু স্লো তা এই জায়গায় থেকে না দেখে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা স্ক্রিনে দেখো এরকম ভিডিওটি দেখাচ্ছে সো তোমরা চাইলেই একটু ধৈর্য সহকারে দেখে এই ভিডিওটা মেক করে ফেলতে পারো সো ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো থাকার চেষ্টা করবে লাইক দিতে মনে থাকবে না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে দিলাম এবং ভিডিওটা এই ভিডিওটা যারাই দেখতেছেন প্লিজ লাইক দিবেন কারণ আপনার একটা লাইক আমার পরের ভিডিও বানানোর ইন্সপিরেশন